যেই আয়াতি আল্লাহ জানা দিয়েছে আমার নবী মুহাম্মদ রসুল ব্যতীত অন্য বিশুদ্ধ না নবী তো শুধুমাত্র ই রসুল তাহলে কত খলাক মিন কবলিহের রসুল আমার নবীর পূর্বে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যারা মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে তাহলে আফা ইম্মা তাও কুতিলা ইনকলাব তুমালা কবে কম আল্লাহ জানা দেয় তোমাদের মধ্য থেকে যদি কোনো পয়গাম্বর মৃত্যুবরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তোমরা কি পশ্চাৎ প্রসরণ করে দূরে সরে যাবে দূরে সরে যাবে আল্লাহ বলেন যদি তুমি এই নবীর মৃত্যু বরণের পর আমার নবীকে যদি কেউ হত্যা করে ওই হত্যার উপর যদি তোমরা দূরে সরে যাও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা পোস্টার প্রসারণ করো তাহলে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার পরে পালাইয়া দুর্ল্লাহ পশ্চিমকালেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না আল্লাহর ক্ষতি হবে না বান্দা তুমি ইসলামে থাকলে তোমার উপকার হবে বান্দা তুমি যদি কোরআন পড়ো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি হাদিস পড়ে পড়ে আমল করো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি তাহাজ্জুদ পড়ো তোমার জন্য উপকার হবে যদি ইসরাফ পড়ো তোমার জন্য উপকার হবে যদি আউয়াবিন পড়ো তোমার জন্য উপকার হবে বড় home. তুমি যদি ইসলাম থেকে দূরে সরে চলে যাও ইসলাম থেকে যদি মুখ ফিরে নাও আল্লাহ বলেন আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং দুনিয়াতে তাকা দেখো কত বান্দা ফিরাউন নমরুদার যারা এই দুনিয়াতে ইসলামটাকে নিয়ে পরিপূর্ণ খেল তামাশা নিয়ে নিজের ইসলাম ধর্ম তো কবুল করে নাই নিজেকে বড় রব বলে দাবি করেছে করেছে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে নাই বরং এদেরকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বিদায় করেছেন কে বর্তমান জামিনা ইসলামটাকে বাদ দিয়া দিয়া চলতে চায় কোন বান্দা যদি ধর্মটাকে বাদ দিয়া দিয়া মাইনাস করে করে করে চলতে চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর পশ্চিম কালের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইসলামকে নিয়ে কটুক্তি করে ইসলামের অগ্রযাত্রাকে দমায় রাখতে পারবে না পারবে না এক জায়গায় মাহফিল বন্ধ হবে আর হাজারো জায়গায় পয়দা হবে একজন মুফাসিরকে জেলখানায় বন্দি করবে আর হাজারো মুফাসির তৈরি হয়ে যাবে তিনজন চারজনকে বন্দি করে জবানটাকে নিস্তব্ধ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তো বলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং ইসলামের বাতি জানিয়েছি আমি আল্লাহ এই বাতি জন্মে জন্মে কি আমার পর্যন্ত এই বাতি নিবানোর মতো পাওয়া কারো হাতে না ঠিক কিনা আল্লাহ বলেন যে ব্যক্তি করবে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে বরং ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে ওমর শুনো শুনো আল্লাহর এই আয়াত শুনে কি বোঝা যায় নবী মৃত্যুবরণ করেছে কোনো অসুবিধা নাই স্বাভাবিকভাবেই মেনে নাও اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد أنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं काश के मानंद नहीं आशिक लैला मैं काश के मानंद नहीं आशिक लैला मैं आशिक मऊला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ए जुमला जहाँ जिसके तजन्नी से उजाला ए जुमला जहाँ जिसके तजन्नी से उजाला দুনিয়াতে ধনী হতে চায় না এমন কেউ কি আছে দুনিয়াতে সম্মান চায় না আছে কেউ প্রত্যেকটা ব্যক্তি চায় সম্মানের সর্বোচ্চ শিখরে ওঠার জন্য প্রত্যেকটা ব্যক্তি চায় মর্যাদার অধিপতি হওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তি চায় তার ওয়ার্ডে কর্তৃত্ব খেটানোর জন্য মেম্বার চায় চেয়ারম্যান হতে চায় এমপি হতে চায় মন্ত্রী হতে চায় দেশের মানুষের নেতৃত্ব দিতে চায় টাকাওয়ালা হতে চায় ধন দৌলত ওয়ালা হতে চায় এজন্যই তো দুনিয়াদার ব্যক্তিরা চুরি করে ডাকাতি করে সুদ লেনদেন করে মানুষের ফাইল আটকায়া মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে ঠিক কি ঠিক না গাড়ির লাইসেন্স সব ঠিক আছে সব ঠিকঠাক কিন্তু বক্তা সব গাড়ি নিয়ে বের হয়েছে মাহফিলে যাবে অনেক দ্রুত যেতে হবে মাহফিলে বয়ান করতে হবে দেশে অনেক আল্লাহর বান্দা আছে রাস্তায় ঠেকায়া নিজের পাওয়ার আর নেতৃত্বের বলে বক্তার কাছ থেকে দুইশো আর পাঁচশো টাকা নিয়ে আসে এই ব্যক্তিগুলোর উদ্দেশ্য কি দুনিয়াতে ধনী হওয়া দুনিয়াতে টাকা বলা হওয়া দুনিয়াতে কিছু টাকা নিয়ে এলাকায় সম্মানী হওয়া মর্যাদার অধিপতি হওয়া কিন্তু হা আল্লাহ যদি আপনাকে কোনো এক দোয়ার মাধ্যমে বিকাশ বিল হারাম নয় বরং বিকাশ বিল হারাম আল্লাহ যদি আপনাকে বৈধ পন্থায় ধনী বানায় দেয় আখেরাতে যদি আল্লাহ পাক আপনাকে এই আমলগুলো করার মাধ্যমে জান্নাতের অধিপতি বানায় দেয় আল্লাহর খাজানায় কমতি হবে আমরা ধনী কম হব না বরং কেউ যদি বলে যে আল্লাহর কাছে তুমি বারবার দুনিয়া চাও কেন আল্লাহর কাছে কেন বারবার গাড়ি চাও কেন বাড়ি চাও কেন টাকা চাও কেন এত ধনী হয় কি করবা কিন্তু না না ইসলাম কি বলে ইসলাম তো শিক্ষা দিয়েছে তুমি দুনিয়া চাও তবে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া চাও ঠিক কি ঠিক না فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কার কথা আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কতক ব্যক্তি আছে যারা যখনই মুনাজাত ধরে যখনই আল্লাহর কাছে চায় আল্লাহকে বলে হে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতেই কল্যাণ দেন দুনিয়াতেই টাকা পয়সা দেন দুনিয়াতেই সম্মান দেন দুনিয়াতেই মর্যাদার আসনে আসীন করেন আল্লাহর কাছে এরা আখেরাত চায় না আল্লাহ বলেন আল্লাহর কাছে যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দুনিয়া চায় ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন আখেরাতের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই পরেন না তাদের মধ্য থেকে আবার এমন কিছু ব্যক্তি আছে তা যখনই আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চায় তখনই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও অফিল আখিরাতে হাসানা আখিরাতে কল্যাণ দাও অকিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও তাহলে কি বোঝা যায় কোরআন শিক্ষা দিয়েছে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর কাছে দুনিয়া চায় আখেরাত চায় জাহান নামের আজাদ থেকে মুক্তি চায় আর এই বান্দাটাই তো কামিয়াব হবে কারণ যেই ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিবে আল্লাহর কাছে আখেরাত চায় আল্লাহ আখেরাতও দিবে আল্লাহর কাছ থেকে আজাদ থেকে মুক্তি চায় আল্লাহ জাহান নামের শাস্তি থেকেও মুক্তি দিবে এখন দুনিয়াতে সমাজে অনেক আল্লাহর বান্দা এমন আছে বলে হুজুর মানুষ আপনি মসজিদে পাঁচ ওয়াক্ত আজান দিবেন আর নামাজ পড়াবেন আপনি দামি দামি কাপড়ের জুব্বা পরা লাগবে কেন কই নবীজি তো এত আপনাদের মতো এত সুন্দর জীবন যাপন করে নাই অনেক কষ্টেই জীবন যাপন করেছে হুজুর মানুষ দামি গাড়ি ব্যবহার করবে কেন হুজুর মানুষ আপনি তাহলে এত দামি প্রিমিয়াম এলিয়ন গাড়িতে চলবেন কেন আপনি একজন হাফেজ মানুষ আপনি বিশ্বজয়ী হয়েছেন তো আপনি এলিওনার প্রিমিও গাড়ি নিয়ে চলবেন কেন আপনি একটা বক্তা হয়েছেন আপনি তাহলে দামি দামি পোশাক পরবেন কেন বিভিন্ন নাস্তিক পাড়া থেকে এই আওয়াজগুলো উঠতে চায় তারা এই আওয়াজগুলো করে করে কমেন্ট করে বিভিন্ন মানুষদের কাছে তারা জানাইতে চায় আর হুজুরদেরকে হেও করতে চায় ইসলাম ধর্মের লাইনে অথচ এরা তো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না ইসলাম কি বলে বরং নবীজিত বলে সৌভাগ্যবান তো ওই ব্যক্তি বলে মিন সাআদাতিল মুমিন আল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালিহ ওয়াল মারকাবুল হানি নবীজি বলেন তিন ব্যক্তি হলো ওই ব্যক্তিটাই সৌভাগ্যবান যার কাছে তিনটা জিনিস আছে এক নাম্বার আল মাসকানুল ওয়াসি যার একটা সুপরিসর বাড়ি আছে অনেক প্রশস্ত একটা বাড়ি আছে যার সব প্রতিবেশী আছে কাবুল হানি যার চলার মতো একটা দামি সওয়ারি আছে চলার মতো একটা দামি বাহন আছে ওই ব্যক্তিটাই দুনিয়াতে চলতে গেলে সবচেয়ে বড় সৌভাগ্যমান এজন্যই তো নবী হজুর শেষে বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুম্মা গফিরিলি জাম্বি অবশ্যই ফি দারি লি ফি রিজকি ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ maaf করে দাও দুই নম্বরে আমার বাড়ি প্রশস্ত করে দাও তিন নম্বর আমার রিজিকের মধ্যে বরকত দাও কি বোঝা যায় নবীর এই হাদিসের মাধ্যমে নবীর এই দোয়ার মাধ্যমে দুনিয়াতে যেই মানুষরা মনে করে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হুজুর হলেই তুমি দামি দামি কাপড় পরা যাবে না পড়তে পারবা না ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলমান হলেই নবীর আশে কর রসুল দাবি করার পরেই তুমি দামি গাড়ি ইউজ করতে পারবা না বরং না না ইসলাম তো শিক্ষা দিয়েছে সৌভাগ্যবান জাতি তখনই হবে তখন তিনটা জিনিস থাকবে এক নাম্বার মাসকানুল ওয়াসে যখন একটা সুন্দর বাড়ি থাকবে নবী বলেন ওই মুভমেন্ট সৌভাগ্যবান যখন আমার উন্মতের সৎ প্রতিবেশী থাকবে তখন আমার উন্মত সৌভাগ্যবান যখন আমার উন্মতের দামি একটা সবারই বাহন গাড়ি থাকবে তখন আমার উম্মত সৌভাগ্যবান সুতরাং দুনিয়াতে যে ব্যক্তিরাই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যেই লোকেরাই যেই বড় বড় হুজুরাই দামি দামি গাড়ি ইউজ করার পরে এদের অন্তরের মধ্যে জলে আর মানুষের কাছে জানাতে চায় যে এরা আসলে হুজুর না এরা শুধু দুনিয়াদার দুনিয়াদার টাকা পয়সার জন্যই এরা ওয়াজ করে টাকা পয়সার জন্য এরা তিলাবাদ করে টাকা পয়সার জন্যই এরা মাহফিল করে আমরা তো বলি ইসলাম শিক্ষা দিয়েছে দুনিয়াতেও যেরকম কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা চাই আমরা চাই দুনিয়ার থেকে যাওয়ার পরেও আখেরাতেও না দুনিয়াতেও আমরা ধনী হতে চাই তোমাদের মতো নাস্তিকদেরকে তোমাদের মতো ব্লগারদেরকে নাস্তা না বুদা ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের ওই টাকা আমাদের গাড়ি আমাদের সুপরিসর বাড়ি তোমাদের বিরুদ্ধে ইউজ করার জন্যই আমাদের দামি গাড়ি আর টাকা পয়সা আমরা ব্যবহার করি আল্লাহ তারা আমাদের প্রত্যেককে ইহকালীন জান্দিগি পরকালীন জান্দিগি উভয় জগতেই কল্যাণ দান করেন দুনিয়াতে প্রত্যেককে আল্লাহ ধনী বানায় দেন আল্লাহ আখেরাতে প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের অধিপতি বানায় দেন চিল্লায় পড়ি আমি মন থেকে পড়ি আমি আজকের এই মাহফিল আপনারা পেয়ে খুশি না বেজান কম না বেশি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ কথা বলবো না বলতেও পারবো না যেহেতু নিজে একটু অসুস্থ গাড়িতে যেই পরিস্থিতি একবার হয়েছিল ভাবছিলাম যে আর বয়ান করতেই পারবো না আজকে কিন্তু প্রতিদিন কথা বলতে হয় অমিক্রণের দোহাই দিয়ে মোটামুটি দুই তিন দিন যায় অবসর ছিলাম কিন্তু ভাইকে আমি বারবার টেলিফোন করেছিলাম যে আজকে আপনার মাহফিল বন্ধ হবে না হইলে তো মোটামুটি একটু রেস্ট করতে পারতাম মার্চের দশ তারিখ পর্যন্ত এমনভাবে প্রোগ্রামগুলো ফিল আপ করা প্রতিদিন দুইটা তিনটাও আছে তো সব মিলিয়ে মোটামুটি নিজের ওপরে অনেক চাপ এক কথায় জার্নি সেকেন্ড আবার মাইকে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলা এটা মানুষের পক্ষে আসলেই সুটা তবুও আমরা বিভিন্ন জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করি আপনাদের দোয়া থাকলে আপনাদের সাপোর্ট পেলে কিছু বলার জন্য চেষ্টা করব। আপনারা একটু জুড়ে জুড়ে কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ আজকে এর জন্য একটু আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে আপনারা অনেক কষ্ট করেন আমি জানি দিন মজুর অনেকেই আছেন যারা দিনে অনেক কষ্ট করেন ডেলে বা দিনে আনেন দিনে খান অনেক কষ্ট করেন তবু আজকের ইমা ফিলে এসেছেন যুবকদের সংখ্যাটা একটু অধিকাংশ পরিমাণ বেশি এজন্য যুবকদের সাউন্ড কম সাউন্ড হতে পারে ঠিক না কারণ যুবকদের সাউন্ড তো বেশি আর এমনি যারা অবিবাহিত এদের শরীরে রক্ত এমনিতেই গরম ঠিক কিনা এই জন্য সকলে একবার করে তাকবীর করব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সাউন্ড হয়েছে তো নাকি আমার কানে তো আসে নাই মোটামুটি আরো জোরে দিতে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীর দিতে হবে আমাদের তাকবীর গুলো এমন হবে যাতে করে এই তাকবীরের সাউন্ডেই নাস্তিক পাড়ার মধ্যে আগুন চলে যায় এদেশের ওয়াজ মাহফিল মাহফিলগুলো এদেশের প্রত্যেকটা মুকমেনে কামেলের জন্য রহমত ঠিক ঠিক না ওয়াজ মাহফিল থেকে সাউন্ড হবে করোনা দেশ থেকে বরং অমিক্রণের করোনার ভাইরাসের দোহাই দিয়া ওয়াজ মাহফিল আর মাস্টির মাদ্রাসা বন্ধ করে কোনো লাভ নাই বরং এদেশে করোনা এসেছে অমিক্রণ এসেছে আমাদের জাতির পরিপূর্ণভাবে আমাদের আমাদের খারাপ কাজ এবং বিয়ের আগে বাচ্চার কথা পুরা দেশকে জানিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের করোনার অমিক্রণ হওয়ার আশা আলাম দেখেন নাই কয়েকদিন আগে দেখেন নাই হায় হায় এ তো বিয়ে হওয়ার আগেই বাচ্চার খবর তারপরে গায়ে হলুদ তারপরে বিয়া জামানা উল্টু জমানার মানুষগুলো উল্টু আগে গায়ে হলুদ হতো যেটা ইসলামে নাই বাদ দিলাম আগে বিয়া বিয়ার পরে তারপরে বাচ্চা আসবে ধারাবাহিক কিন্তু কই এখন তো পুরাই উল্টো আগে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আগে নিজের বাচ্চার খবর তারপরে জামাই তারপরে গায়ে হলুদ তারপরে বিয়া বলেন না নাউজুবিল্লা এদেশে করোনা আসবে না তো কি আসবে হ্যাঁ আপনি এদেরকে বন্ধ করেন এদের যেই আখলাকে জামিমার অন্তর্ভুক্ত যে খারাপ কাজগুলো এরা করে এদের এই কাজগুলো বন্ধ করেন প্রশাসনিক লাইনে অনেক বড় বড় ভাইরা আমাদের কথাগুলো শোনেন আমাদের ইউটিউব ফেসবুক অনেক কিছুই ফলো করেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এদের কাছে যাবেও অনেকে রাগ করবে কিন্তু রাগ করলে কি ভাই আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা করেন ওয়াজ মাহফিলে আসার পরে একটা লোক বাড়িতে যায় করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই না আইসা নামাজ পড়ার পরে করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই নাই মাদ্রাসায় করোনা দেখা দিয়েছে আর অমিক্রণে তিন চারটা পাঁচটা ছাত্র একসাথে মারা গিয়েছে এই প্রমাণ দলিল জুনায়দ আল হাবিবের কানে আসে না বরং এখানে আসবে ওয়াজ মাহফিল শুনে শুনে শুনে বাস্তব জীবনে আমল করে নামাজ রোজা নেক আমল করে তাহার জুদার ইশরাক আর চোখের ফুটা এক ফুটা পানির মাধ্যমে এদেশ থেকে যত মহামারী আছে সব দূরে সরে যাবে ঠিক কিনা মাহফিল গুলোকে চালু রাখবো পারবো তো মাদ্রাসাগুলো চালু রাখবো হেফসখানা নুরানি বিভাগ যেগুলো আছে ওরা কোরআন তিলাবাত করবে আমরা চালু রাখবো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর থেকে মহামারীর ভয় দূর করিয়ে দিয়ে আল্লাহর ভয় আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকানোর মতো তৌফিক দান করুন জোরে বলেন আজকের এই মাহফিলের বয়ানের আলোচ্য বিষয় হলো ইশকে রসুল যে আয়াতে গারিমা আবাদ করেছি ইশকে রসুলের এক আয়াতে গারিমা ইশকে রসুল কি ইশকে রসুল অনেকেই তো বলে ইশকে রসুল মনে হয় কোনো আগরবাতি জ্বালানোর নাম ইশকে রাসুল হলো মোমবাতি জ্বালানোর নাম ইশকে রাসুল বারোয় রবিউল আউ্বালে দলে দলে নেমে র্যালি করার নাম বরং না কোরআন কি বলে ইশকে রাসুলের ব্যাপারে হাদিস কি বলে কোরআন এবং হাদিস ইশকে রাসুল সম্বন্ধে কি বলে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় এবং হাদিসকে যদি জিজ্ঞেস করা হয় যে ইশকে রাসুল কি প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে আমার নবীর ইস্ক মোহাব্বত ভালোবাসা এটা থাকবে এটা ইমানের দাবি ঠিক কিনা লা ইউকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবীজি বলেন ইমানদার হতে পারবে না আমার কোনো উম্মত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তার সন্তান সন্ততি তার পিতামাতা এবং পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুখ মেনে কামেল হতে পারবে কথা বলেন না কেন পারবে না এই জন্য অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে কার নবীজি ইস্ক থাকবে কার নবীজি মোহাব্বত থাকবে কার ইস্কে নবী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ পারবেন তো জিন্দাবাদ দিতে ইসকে নবী ইসকে নবী ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মোহাম্মা আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মোহাম্মা ঝিঝির দরেও দূর দেশরে নামল খুশি আপনার আদেশ শোনার পর আমি আবু দারদা এই ছাগলের পালের মধ্যেই বসে পড়েছি তবুও আমার নবী আবু দারদার কাছে জানতে চায় হে আবু দারদা মসজিদে নবমীতে গিয়া গিয়া তুমি কেন বসো নাই এখানে কেন বসে গেলা তখন আবু দারদা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আমার নবীকে বলে ও পাইগম্বা আমি আবু দারদা আপনার এমন এক সাহাবি আমাকে এমন প্রশ্ন করেছেন নবী আমার মসজিদ নবীতে যাইতে আমার বিলম্ব হয়ে যাবে আমার দেরি হয়ে যাবে আমার নবী আদেশ করেছেন তোমরা বসে যাও বসে যাও নবীর আদেশ শোনার পর আমি আবু দারদা বিলম্ব করে মসজিদ নবীতে যা যা দেরি করতে চাই নাই বরং আপনার আদেশ শোনার পরে এই বকরির পালের মধ্যেই আমি বসে গেলাম কি বোঝা যায় আমার নবীকে মানার ক্ষেত্রে সাহাবাই কেরাম অগ্রাধিকার যোগ্য এর বান্দা আমি যদি মনে করি আমি নবীকে ভালোবাসি আমার অন্তরের মধ্যে নবীর ইস্ক মোহাব্বত ভালোবাসা পরিপূর্ণ আছে তাহলে সত্য কথা একথাও শতভাগ সত্য সাহাবাই কেরামের চাইতে বেশি না তাবিনদের থাকে বেশি না তাবে তাবিনদের থেকে বান্দা বেশি না বেশি না বড় সাহাবায়ে কেরামের অন্তরে আমার নবীর ভালোবাসার পরিমাণ বান্দা কত জানো জানো আজকে তো নবীর মৃত্যু বরণের তারিখটা তো বারোয় রবি এর বান্দা নবীর মহাব্বত অন্তরে নিয়া নিয়া তরে কি করলাম নবীর মহাব্বত অন্তরে নিয়া নিয়া নবীর ভালোবাসে অনেক কিছুই করলাম কিন্তু নবীর জন্য তাহার যুদ্ধ পড়তে পারি নাই নবীর জন্য ইসরাত তো পড়তে পারি নাই নবীর জন্য আউয়াবিন পড়তে পারি নাই নবীর আদেশ মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই অথচ বান্দা আমার নবীর মৃত্যুতে সাহাবায়ে কেরাম কিরকম সুখাহত হয়েছিল মদিনায় যখন কবর হয়ে যায় আমার নবী আর দুনিয়ায় বেঁচে নাই বেঁচে নাই যেই সাহাবীরা দাঁড়িয়েছিল ওই সাহাবীরা দাঁড়ায় আছে যেই সাহাবিরা বসা ছিল ওই সাহাবিরা বসেই আছে কেউ যদি বলে তুমি দাঁড়ায় আসো এক জায়গা থেকে আরেক জায়গায় যাও না কেন তখন জবাব দেয় নবীর জন্য হাঁটি নবীর জন্যই তো বসে ওই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে কি জন্য হাঁটবো কি জন্য আর বসে থাকবো তখন এই সাহাবিরা আমার নবীর মৃত্যুর কথা শোনার পরে সবাই দাঁড়ায় থাকে সবাই বসে থাকে যারা দিক বিদিক ছুটে ছুটে বেড়ায় তারা ছুটে বেড়াতে থাকে এক জায়গায় তারা সুন্দরভাবে বসে থাকে না থাকে না থাকে না উমরের কান পর্যন্ত যখন পৌঁছে যায় এই সংবাদ পৌঁছে যাওয়ার পরে ওমর তো মানতে পারে না যেই রকম অন্তরে আর মনের মধ্যে যেই রকম প্রাণ সেই রকম ক্ষোভ অন্তরের মধ্যে ঠিক একই পরিমাণ মায়া মায়া আছে আমার নবীর চেহারা মুবারক দেখে ওমর কালিমা পরে পরে মুসলমান হয়েছে নবীর পুরা বরদান নেওয়ার জন্য হাসিয়া হাসিয়া ওই অমরটা যে কালিমা পরে পরে পরে মুসলমান হয়ে গেল ওই অমরের ইমানের বান্দা পাওয়ার কত জানো জানো আমার নবীর মৃত্যুর কথা যখন শরীর নিয়ে যায় লোকেরা যখন এসে ওমরকে জানায় এরে উমর আমার নবী তো আর দুনিয়ায় বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই উমর ডাক দিয়া বলে কে আছো এমন যে আমার কানে এসে আমার নবীর মৃত্যুর সংবাদ পৌঁছায় দিবা কেউ আসবা না আমার নবীর মৃত্যুর কথা আমাদেরকে জানাবে না জানাবে না আমার নবীর মৃত্যুর সংবাদ আমার কান পর্যন্ত কেউ পৌঁছাতে আসবা না আবু বকর উমরকে ডাক দিয়া বলে রে উমর তুমি এভাবে হয়রানি হয় না এত পেরেশানি হয় না তুমি কি আল্লাহর ওই আয়াতের ব্যাপারে জানো নাই জানো নাই আল্লাহ তো বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا শুনু নাই যেই আয়াতি আল্লাহ জানা দিয়েছে আমার নবী মুহাম্মদ রসুল ব্যতীত অন্য বিশুত না নবী তো শুধুমাত্রই রসুল তাহলে কত খলাক মিন কবলিহির রসুল আমার নবীর পূর্বে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যারা মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে তাহলে আফা ইম্মা তাও কুতিদা ইন কলাবতুম মালা আকাবিকুম আল্লাহ জানা দেয় তোমাদের মধ্য থেকে যদি কোনো পয়গাম্বর মৃত্যুবরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তোমরা কি পশ্চাৎ প্রসরণ করে দূরে সরে যাবে দূরে সরে যাবে আল্লাহ বলেন আলা আকিবাই যদি তুমি এই নবীর মৃত্যু বরণের পর আমার নবীকে যদি কেউ হত্যা করে ওই হত্যার উপর যদি তোমরা দূরে সরে যাও যদি তোমরা মুখ ফিরিয়া নাও যদি তোমরা পোস্টার প্রসরণ করো তাহলে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার পরে পালাইয়া দুর্ল্লাহ পশ্চিমকালেও আল্লাহর কোন ক্ষতি করতে পারবা না আল্লাহর ক্ষতি হবে না বান্দা তুমি ইসলামে থাকলে তোমার উপকার হবে বান্দা তুমি যদি কোরআন পড়ো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি হাদিস পড়ে পড়ে আমল করো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি তাহাজ্জুদ পড়ো তোমার জন্য উপকার হবে যদি ইসরাফ পড়ো তোমার জন্য উপকার হবে যদি আউয়াবিন পড়ো তোমার জন্য উপকার হবে বড় তুমি যদি ইসলাম থেকে দূরে সরে চলে যাও ইসলাম থেকে যদি মুখ ফিরে নাও আল্লাহ বলেন আল্লাহ কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং দুনিয়াতে তাকা দেখো কত বান্দা ফিরাউন নমরুদার যারা এই দুনিয়াতে ইসলামটাকে নিয়ে পরিপূর্ণ খেল তামাশা নিয়ে নিজের ইসলাম ধর্ম তো কবুল করে নাই নিজেকে বড় রব বলে দাবি করেছে করেছে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে নাই বরং এদেরকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বিদায় করেছেন কে বর্তমান ইসলামটাকে বাদ দিয়া দিয়া চলতে চায় কোন বান্দা যদি ধর্মটাকে বাদ দিয়া দিয়া মাইনাস করে করে করে চলতে চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর পশ্চিম কালের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইসলামকে নিয়ে কটুক্তি করে ইসলামের অগ্রযাত্রাকে দমায় রাখতে পারবে না পারবে না এক জায়গায় মাহফিল বন্ধ হবে আর হাজারো জায়গায় পয়দা হবে একজন মুফাসিরকে জেলখানায় বন্দি করবে আর হাজারো মুফাসির তৈরি হয়ে যাবে তিনজন চারজনকে বন্দি করে জবানটাকে নিস্তব্ধ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তো বলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং ইসলামের বাতি জ্বালিয়েছি আমি আল্লাহ এই বাতি জন্মে জন্মে কি আমার পর্যন্ত এই বাতি নিবানোর মতো পাওয়া কারো হাতে না ঠিক কিনা আল্লাহ বলেন যে ব্যক্তি করবে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে বরং ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে ওমর শুনো শুনো আল্লাহর এই আয়াত শুনে কি বোঝা যায় নবী মৃত্যুবরণ করেছে কোনো অসুবিধা নাই স্বাভাবিক স্বাভাবিকভাবেই মেনে নাও আল্লাহ তালা যে বলেছেন অমা মুহাম্মাদুন ইল্লা রসুল কত খরাব মিন কবলিহি রসুল আল্লাহ যে বলেছেন যে নবী রসুল ব্যতীত অন্য কিছু তো না নবীর আগেও তো এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর গত হয়েছে অতিবাহিত হয়েছে তাহলে কি বোঝা যায় বলে বোঝা যায় হলো নিচে রাখেন আমি দেখতেছি দশটায় মানে চলে আসছে নবীর পূর্বেও যত নবী ছিল সবাই গত হয়েছে ঠিক না এই জন্য নবীও চলে যাবে চলে যাওয়ার ছিল স্বাভাবিকভাবেই মেনে নাও তুমি যদি পশ্চাৎ প্রসরণ করো দূরে সরে যেতে চাও তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে কথা বলেন না কেন বরং আল্লাহর কোনো ক্ষতি হবে না আমরা শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে পরিপূর্ণভাবেই থাকতে হবে আর শাকিরিনদেরকে প্রতিদান দিবেন কে আরো জোরে বলেন উঠাউঠি না করি ভাই অনেকে মোটামুটি বড় বড় প্রোগ্রামে গেলে এটাই ভাবে প্রধান আকর্ষণের জন্য আপনারা আসছেন এটা আমি ভালো করেই জানি আমার কথা বলার মতো যোগ্যতাও নাই আমি ভালো কোনো কথাও বলতে পারি না এমনি যে বসে আছেন এটাই সুক্রিয়া তবে উঠাউঠি না করলেই মনে হয় ভালো হয় আপনাদের যিনি প্রিয় মানুষ মুফতি সাঈদ আহমদ করার চলে আসছেন হাজিগঞ্জে কিন্তু আমার শেষ করার যখন কথা ছিল ওই সময় থেকে দশ পনেরো মিনিট বেশি করে উনি আসা পর্যন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে বুঝছেন তো এবার অনেকে মনে করছে হুজুর মনে আসবে না এজন্যই মনে হয় কিছু একটা দিয়ে দিচ্ছে না ভুল ধারণা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জোরে পড়েন এজন্য যারাই আল্লাহর কাছ থেকে প্রস্তাব প্রসারণ করে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এরা কি আল্লাহর ক্ষতি করতে পারে কথা বলেন না কেন বরং ইসলাম থাকে ইসলাম ছিল ইসলাম এমনিতেই চলে একজনকে বন্ধ হয় আরেকজন চলে একদিকে ওয়াজ বন্ধ হয় আরেক দিকে চলে একদিকে মুফাসির জেলখানায় বন্দি আরেক দিকে চলতেছে চলছে চলছে চলছে ফেরাউন চলে গেছে নমরুদ চলে গেছে আবু জাহাল চলে গেছে উপা চলে গেছে সাইবা চলে গেছে এজন্যই তো নবীকে আবতার বলেছিল কাফের বেঈমানেরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ যে বলে দিয়েছেন নবী আপনার দুশমন যারা তারাই আবতার থেকে যাবে তারাই নিঃসন্তান থেকে যাবে ফেরাউন নমরুদ ইসলামকে নিয়ে কটুক্তি করে ইসলাম থেকে দূরে সরে যে যেরকম ভাবে আবতার অবস্থায় দুনিয়াতে আছে কোন সন্তান ফেরাউনের পরিচয় দেয় না কোন সন্তান নমরুদের পরিচয় দেয় না কোন ব্যক্তি আবু জাহালের পরিচয় দেয় না কোন ব্যক্তি উপ্পা সাহেবা মুগিরার পরিচয় দেয় না বরং মোহাম্মদুর রসুল্লাহ সন্তানরা দুনিয়াতে অহরহ অহরহ আছে যারা নবীর নাম নেয় নবীর রওজার সামনে গিয়া গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবীকে সালাম পাঠায় নবীকে সালাম জানায় কিন্তু ফেরাউন তো চলে গেল নমরুদ তো চলে গেল আবু জাহাল চলে গেল উদ্বা চলে গেল সাইবা চলে গেল টাকলা মুরাদও চলে গেছে আয়াতের মাধ্যমে শিক্ষা সুরা কাউসারের তিন নম্বর আয়াতের মাধ্যমে শিক্ষা ইসলাম থেকে দূরে সরে যায় আমার নবীকে আবতার বলো নবীকে নিঃসন্তান বলেছ মূলত নবীক নাম নেওয়ার মতো সন্তানের কোনো কমতি নাই নবীর দুশ্মন যারাই ছিল আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই যে বলে আমার পূর্বপুরুষ আবু জাহাল ছিল আমার পূর্বপুরুষ উদ্বা ছিল আমার পূর্বপুরুষ সাহেবা ছিল বরং না না না গর্বের সহিত উম্মাহ বলে আমার পূর্বপুরুষ গর্ব নিয়া বলে অহংকার নিয়া বলে এজন্য আল্লাহ ইসলাম এই ধর্ম থেকে যারাই দূরে সরে যেতে চায় আল্লাহ কোনো ক্ষতি হয় না বরং আল্লাহ তো আছে আল্লাহ ছিল আল্লাহ থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কুটুক্তি করে ইসলাম থেকে নিজেকে মাইনাস করে এ নিজেই মাইনাস হওয়া যাবে নিজের পরিবার মাইনাস হয়ে যাবে বউ জায়গা দিবে না সন্তান পরিচয় দিবে না নিঃসন্তান অবস্থায় আল্লাহ কবরে নিয়ে যাবে এই জন্য আমরা যতই কষ্ট হোক আর যতই ঝড়ঝাপটা আসুক এই আয়াতের মাধ্যমে শিক্ষা কি অনেকগুলো শিক্ষা আছে তার মধ্যে অনেক বড় শিক্ষা হলো যতই কষ্ট আসুক আর ঝড়ঝাপটা আসুক আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না জান্নাতের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 যদি হতে চান নবীর প্রশংসার মাধ্যমে হওয়া যাবে না নবীকে ইত্তিবা অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইস্কে রসুলের আশেক হতে হবে ঠিক কিনা কারণ নবীর প্রশংসা করেছে চাচা আবু তালেব কিন্তু জান্নাতি বলে না কেন জান্নাতি জাহান নবীর প্রশংসা তো কম করে নাই নবীর যখন জন্ম হয় চাচা আবু তালেব আমার নবীর অনেক প্রশংসা করে আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় কাফের বেইমানের দল আমার নবীর নবুয়তের কথা মানতে পারে না আবু জাহাল উদ্বা সাহেব মুগিরার গোষ্ঠীরা সবাই মিলে মিলে আমার নবীকে আঘাত করার জন্য যখন আসে চাচা আবু তালেব তো পটুকল দেওয়ার মতো একজনই আছে সেই মক্কার জমিনে আমার নবীর মা নাই নবীর বাবা নাই নবীর কেউ নাই দাদা নাই আত্মীয় স্বজন কেউ নাই শুধু আছে বেঁচে আছে চাচা আবু তালেব এই চাচা আবু তালেব আমার নবীকে পটকল দিয়া দিয়া দিয়া দিয়া দিয়া বড় করে এরে আল্লাহর গুলাম ওই চাচা আবু তালে বাবার নবীর এত প্রশংসা করার পরেও আর চাচা আবু তালে নবীকে পটুকল দিয়া দিয়া বড় করার পরেও চাচা আবু তালে কেন জাহান নামি হয়ে গেল এর বান্দা বলে ইসলাম তাকে মানতে পারে নাই আল্লাহর কাছে দামি হতে পারে নাই আল্লাহর কাছে সম্মান হতে পারে নাই কারণটা কি চাচা আবু তালে এর অন্তরের মধ্যে নবীর স্ফটিক হয়ে আছে নবীর মহাব্বত ঠিকই আছে কিন্তু কোরআন কোরআন অনুযায়ী এসকোটাকে ইত্তেবায় পরিণত করতে পারে নাই এসকো ঠিকই আছে মুহাব্বত ভালোবাসা ঠিকই আছে ঠিকই আছে কিন্তু নবীর ইত্তিবা অনুসরণ অনুকরণ ঠিক মতন করতে পারে নাই এরে বান্দা ওই চাচা আবু তালেব জাহান্নামি জাহান্নামি প্রশংসা তো কম করে নাই জাহান্নামি হয়ে গেলেন কেন চাচা আবু তালে মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে যায় নবী আমার অন্তরের মধ্যে বড়ই ব্যথা বড়ই ব্যথা এই মাক্কি জীবনে আমার মা ছিল না বাবা ছিল না দাদা ছিল না আমার চাচা আবু তাহলে আমাকে বটুকল দিয়া দিয়া দিয়া দিয়া বড় করেছেন এই চাচা আবু তাহলে জাহান্নামি হয়ে যাবে পশ্চিমকালেও মেনে নিতে পারি না না নবী আমার মৃত্যু শয্যায় সাইত চাচার কাছে গিয়া গিয়া নবী আমার তখন বলে ও চাচা জীবনের শেষ মুহূর্তে কালিমা পরে পরে মুসলমান হয়ে যান যদি মুসলমান হয়ে যেতে পারেন তাহলে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো ও চাচা মুক্তি জীবনে আমার বাকি জীবনে আমার বাবা ছিল না দাদা ছিল না কেউ ছিল না চাচা আপনি আমাকে দূরে সরে সরে সরে সরায়া দেন নাই আমার থেকে দূরে সরে আপনি যান নাই যান নাই বড় আপনি আমারে পটুকল দিয়া দিয়া দিয়া দিয়া বড় করেছেন ও চাচা আমার হাতে কালিমা পরে পরে পরে পরে আপনি মুসলমান হয়ে যান তাহলে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো অস্বীকৃতি জানা দিল বলল না না আমি কালিমা পড়বো না পড়বো না পড়বো না মূলত কপালে হৃদায়াত নাই আল্লাহর কাছে সম্মানীয় হয় নাই আল্লাহর কাছে দামি কোনো ব্যক্তিতে পরিণত হয় নাই হয় নাই এর বান্দা প্রশংসা তো আমার নবীর কম করে নাই নবীর প্রশংসা করেছে ঠিক অন্তরের মধ্যে নবীর এসকাও ভালোবাসা ছিল ঠিক কিন্তু কেন কেন জাহান নামি দামি হলো না কেন বলে ইত্তিবা নাই অথচ বান্দা বেলালের দিকে তাকায় দেখো তাকায় দেখো সেই বেলালে দুটাই কালো সেই বেলালের সাথে আমার নবীর কোনো আত্মীয়তার বন্ধন নাই বেলাল নবীর চাচাও না চাচার ভাতিজার কোনো সম্পর্ক বেলালের মধ্যে নাই তবুও বেলাল এত দামি এত দামি এত দামি বেলা হওয়ার কারণটা কি বলে ইস্ক আছে আবার নবী ইত্তিবাও বাদ দেয় না ইস্কু আর মহাব্বত আছে আবার নবীকে অনুসরণ করে নবীর অনুকরণ বাদ দেয় না নবীর ভালোবাসার জন্য নিজের দেশ সেরে সেরে সেরে মদিনায় চলে আসে আবার যখন আঘাত করে নিজে আঘাত করার পরে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে ইসলাম সারে না কালিমা সারে না সারে না সারে না বরং পান্দা অন্তরের মধ্যে নবীর পরিপূর্ণ এস্ক আর ভালোবাসা ওদিকে নবীর ইত্তিবাও করে নবীর অনুসরণ করে নবীর অনুকরণ করে হজরত বেলাল আমার মালিকের কাছে এত দামি এর বান্দা ওই আবু তালেব তো নবীর চাচা চাচা হওয়ার পরেও পরেও অথচ টাকা দেখো আল্লাহর কাছে দামি বেলাল কেমনে যায় নবী আমার মেয়েরাজ থেকে ফিরে এসে বেলালকে জানা দেয় বেলাল হাটে দুনিয়ায় বেলাল হাট বেলাল বেলালের হাটার সাউন্ড শোনা যায় আল্লাহর জান্নাতে বান্দা কি বোঝা যায় আল্লাহর কাছে বেলাল অনেক দামি আল্লাহর কাছে সম্মান কেন বলে অন্তরে আছে আবার নবীর প্রতি ইত্তিবাও আছে নবীকে অনুসরণ করে নবীর অনুকরণ করে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে যার দরুন আল্লাহর কাছেও সম্মানী হয়ে যায় যার দরুন আল্লাহর কাছেও বান্দার দামি হয়ে যায় হয়ে যায় এর বান্দা আমার নবীর প্রতি কিরকম ইত্তিবা সাহাবায় সাহাবায় গ্রামের মধ্যে ছিল কেমন এসকো ছিল এই ঘটনা শুনলে পরিপূর্ণই বোঝা যাবে এক আল্লাহর বান্দা আমার নবীর সাহাবি যার নাম আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মসজিদে নববীতে বসা নবী আমার সব সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে এর সাহাবাই কেরাম কাব আমি নবীকে গালি গালাজ করে করে করে করে ঘুরে বেড়ায় আমি নবীকে কুটুক্তি করে করে দিব্যি ঘুরে বেড়ায় যে হত্যা করে আমার কাছে আসতে পারবা আমি নবী নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব বান্দা নবীর জান্নাতের জিম্মাদারি পাওয়ার জন্য সাহাবাহিকের আমের অন্তর পেরেশান সাহা সাহাবাই পরিপূর্ণ হয়রানির মধ্যে পড়ে গেলেন কে যাবে কে কাবিবনে আশরাফকে হত্যা করবে আমার নবীকে নিয়ে কটুক্তি করে কাবিবনে আশরাফ নববীর বারান্দার মধ্যে নামাজ পড়ে ইবনে আতিক নবীর কেমন সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক নামাজের মধ্যে যখন নবীর কথা শুনতে পায় যে কাব আশরাফকে হত্যা করবে নবী আমার আমানতের জিম্মাদারি নিয়ে নেবে ওই আবদুল্লাহ ইবনে আতি সালাম ফিরায়া মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে মসজিদ নববীতে প্রবেশ করে সরাসরি যখন সিজদার মধ্যে চলে যায় আর আমার মালিককে ডাক দিয়া বলে হে মালিক আমি আব্দুল্লাহ ইবনে আতিক বদরের প্রান্তরে আমার নবীর সাথে যাইতে পারি নাই আমি আব্দুল্লাহ ইবনে আতিক আমার নবীর সাথে উহুদের প্রান্তরে যেতে পারি নাই আমি আব্দুল্লাহ ইবনে আতিক নবীর সাথে কোনো যুদ্ধে অ্যাটেন্ড করতে পারি নাই ও আল্লাহ আমি চাই ওই কাব ইবনে আশরাফকে হত্যা করে করে করে করে আমার নবীর প্রেম ভালোবাসা প্রমাণ করে দেব পরিপূর্ণ নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় ঢুকায়া আমার নবীর কাছে নবীর খাটি একজন প্রেমিক আমি হায়া যাব হায়া যাব আল্লাহ দোয়া কবুল করলেন আব্দুল্লাহ ইবনে আতিকের দোয়া কবুল হয়ে যায় দৌড়ায়া বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে নিজের ড্রেসটা চেঞ্জ করে কাপড় অন্য একটা বক্ষ বদলাইয়া কাপড়ের মধ্যে নিজের খঞ্জরটা প্রবেশ করাইয়া আবদুল্লাহ দৌড়া দৌড়ায়া আমার নবীর শত্রুকে হত্যা করার জন্য মদিনা থেকে বের হয়ে যায় কাবিন্নি আসলামী দুয়ারের সামনে দাঁড়ায়া যখন কাব ইবনে আসলাফের বাড়ির ভিতরে যখন প্রবেশ করতে যায় দারোয়ান দেয় না ওই দারোয়ান বলে কে তুমি কি জন্য প্রবেশ করবা বলে আমি একটু প্রবেশ করার জন্য তোমাদের রাজপ্রাসাদ দেখার জন্য এসেছি আমাকে ঢুকতে দাও আমাকে বারণ করো না নিষেধ করো না বারণ করা হলো না বলে কেন কেন কেন বলে মুহাদ্দিসিনে জানা দেয় আব্দুল্লাহ ইবনে আতিকের দুইটা চোখের মধ্যে একটা চোখ দেখতে অনেক ছোট ছিল ওই কাব ইবনে আশরাফের বাড়ির দারওয়ান মনে করেছে আব্দুল্লাহ ইবনে আতিক যেহেতু দেখতে একটা চোখ ছোট ছোট যার দরুন বোঝা যায় আব্দুল্লাহ ইবনে আতিক বোধহয় কোনো বিক্ষোভ হবে কোনো কানা হবে তাহলে ঢুকতে দাও কোনো অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের ওই বিল্ডিং এর পাশে গিয়া গিয়া গিয়া গিয়া রাজপ্রাসাদের জন্য অপেক্ষা করে আবার ভিকারীদের কাছে গিয়া জানতে চায় সবার কাছে জানতে চায় যে কাব আশরাফ কখন আসবে কাব আশরাফকে আমি একটু তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে চাই যখন বলতেছে কেউ তো কাব ইবনে আশরাফের ঠিকানার কথা বলতে চায় না বলতে চায় না এ বান্দা কাব ইবনে আশরাফের ঠিকানার কথা যখন বলতে চায় না তখন ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আতিক যখন ওই কাব ইবনে সুরঙ্গ পথে প্রবেশ করে ওই সিঁড়ি বে বে বে কাব ইবনে হত্যা করার জন্য তার রুমের সামনে গিয়া দাঁড়ায় একটা খঞ্জর বের করে কাব ইবনে নাক ডেকে ডেকে যখন ঘুমাচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা খঞ্জর যখন সে ঢিল ছুঁয়ে মেরেছে কাব ইবনে ঘুম থেকে লাভ দিয়ার জেগে পড়েছে কিন্তু তার উপরে ওই খঞ্জর নামটা পরে নাই ওই সব কর্মচারীদেরকে ডেকে ডেকে কর্মচারীদেরকে বলে তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও শত্রু আমাকে আক্রমণ করেছে বলে না না এই কথা বলতে দেরি বলতে দেরি আর একটা খঞ্জর কুমোর থেকে বের করিয়া আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের উপরে যখন আঘাত করে ছড়ে মারে কাব ইবনে আশরাফ চিরতরে তার সাউন্ডটা বন্ধ হয়ে যায় চিরতরে সাউন্ড যখন বন্ধ হয়ে যায় যখন মৃত্যুর কুলে ঢলে পড়ে যায় মৃত্যু বরণ হয়ে যায় এখন আবদুল্লাহ ইবনে হাতির তো মদিনায় চলে যাবে কেমনে যাবে এর বান্দা দেখো নবীর এষ্ট অন্তরের মধ্যে কেমন ওই সুরঙ্গ পথ থেকে বের হয়ে হয়ে দিনের বেলা দারোয়ানের অনুমতি নিয়ে তো ভিতরে প্রবেশ করেছে বিশাল দেয়াল কেমনে টপকায় টুপকায় উপরে উঠে যাবে আবদুল্লাহ ইবনে আতিক অনেক কষ্ট করে করে অনেক কষ্ট করে দেয়ালের মধ্যে উঠেছে ওঠার পরে এখন লাভ দিয়া পড়ে না পড়ে না পড়ে না অন্তরে চিন্তা আমার নবীর শত্রুকে আমি মারতে পারলাম কি পারলাম না আমার নবীর শত্রু কাবিবনে আশরাফ মরলো কি মরলো না ততক্ষণ পর্যন্ত আমি আমার কান দিয়া শুনতে না পারবো নিজ কানে আমি শুনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই কাবিগ্নে আশরাফের বাড়ি থেকে যাব না যাব না দেয়ালের মধ্যে দাঁড়াইয়া সকাল হওয়ার জন্য যত অপেক্ষা করে পড়ে উঠে উঠে উঠে উঠে সবাই বলতেছে আমাদের নেতা কাবিবনে আশরাফ মৃত্যুবরণ করেছে কে মারলো বলে দূর থেকে মনে হয় কোনো শত্রু এসে আঘাত করেছে খঞ্জর দেখা যায় যেই খঞ্জরের মাধ্যমে তাকে আঘাত করা হয়েছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহকে বলে হে মালিক আমি সফল হয়ে গেলাম হে মালিক আপনি বোধহয় আমার দোয়া আপনি কবুল করে ফেলেছেন ওই মনের খুশিতে আনন্দ চিত্তের দেয়াল যে এত উপরে আল্লাহর বান্দা লাভ দিয়া দেয়াল থেকে যখন পড়ে যায় দেয়াল থেকে টপকা পড়ে যায় লাভ দিয়ে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দার পায়ের এমন অবস্থা হয় যে পাটা ভেঙ্গে পরিপূর্ণ হাত দিই পারে না শেষরা শেষরায়া শেষরায়া মদিনার দিকে যখন আল্লাহর বান্দা রওনা হয়ে যায় নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিকেই ভাঙ্গা পা টানিয়া মুশকিল নবীর বারান্দায় গিয়া আগের মতো আবার নামাজের মুসল্লায় তারা যায় আর আল্লাহর কাছে চিন্তা করে আল্লাহর কাছে বলে হে তুমি আমার দোয়া কবুল করে নিয়ে চলে আল্লাহ ও আল্লাহ আমি সফল কাম হইতে পেরেছি আল্লাহ ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো আল্লাহ কিন্তু সাহাবাই কেরামকে বলে না আমার নবীর কাছে গিয়াও গিয়াও বলে না যা বলে না হে সাহাবাই আমি খাব ইবনে আশরাফকে হত্যা করেছি যা বলে না ও আমি আশরাফকে হত্যা করেছি বলো নিজেকে পরিপূর্ণ একজন বিনয়ী মানুষ দাবি করার জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করে এর বান্দা এই সাহাবিক থেকে পরিপূর্ণ শিক্ষাটা কি এই সাহাবি তো কাবিবনে আশরাফকে হত্যা করে ফেলল তাহলে সাহাবাই কেরামের কাছে এসে সবাইকে জানাতে পারত কিন্তু কেন জানায় না অন্তরের মধ্যে রিয়া চলে আসবে নিজের মধ্যে মানুষকে দেখানো দেখ একটা ভাব চলে আসবে নবী কেউ যায় বলে না অন্তরের মধ্যে যদি চলে আসে আমি আর আপনি তো আজ নবীর একটা আমল করার পরে আমি বলি আমার এই শূন্যতের আমলটা আমি করে তোমরা দেখো আমি বা জামাতে নামাজ পড়ি তোমরাই দেখো আমি রোজা রাখি তোমরাই দেখো আমি তাহাজুত পড়ি তোমরা দেখো আমি ইশরাক পড়ে তোমরা দেখো আমি আউয়াবিন পড়ে তোমরা দেখো নামাজ পড়ে কি প্রতিদান দিবেন আমাকে দিয়া দেন না না সাহাবাই কেরামের কাছে বলে না বরং মুসল্লার মধ্যে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি সফল হয়েছি আমাকে সফল কাম তুমি করেছো নবীর শত্রু ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফকে আমি হত্যা করতে পেরেছি আলহামদুলিল্লাহ ওদিকে রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে একটু পরেই যখন প্রবেশ করে একটু পরেই প্রবেশ করার পরে নবীর চেহারা মুবারক ঘরমাত্র দেখা যায় ঘরমাত্র কেন বলে নবীর চেহারা যখন ঘেরে যায় তখন পরিপূর্ণ বোঝা যায় নবীর উপরে অহি নাজিল হয় সাহাবাই কেরামকে নিয়ে বসা আমার নবী যখন ঘেম ঘাম কেটে যায় ঘরমাত্র চেহারা যখন পরিপূর্ণভাবে আগের মতো হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় নবী আমার সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম আমার সাহাবি আবদুল্লাহ ইবনে আতি কোথায় আমার কাছে ডাকো আবদুল্লাহ ইবনে আতিকের সাথে সাক্ষাৎ করে আমি তার কাছে কিছু কথা বলতে চাই সাহাবাই কেরাম বলে কবি হঠাৎ আবদুল্লাহ ইবনে আতিককে তলব কেন সাহাবাই কেরাম এই কথা বলার পরে বলে এত কথা জানার প্রয়োজন নাই আবদুল্লাহ ইবনে আতিককে ডাকো আবদুল্লাহ ইবনে আতিককে যখন ডাকা হলো নবীর সামনে আব্দুল্লাহ ইবনে আতি আল্লাহু আকবার নবী আমার আব্দুল্লাহ ইবনে আতিকে বলে হে আব্দুল্লাহ তুমি আমার শত্রু কাপকে হত্যা করেছো শুনো শুনো শুনো তোমার জন্য কি বিশাল প্রতিদান জানো একটু আগে আমার উপরে ওয়াহি নাজিল হয়েছে জিব্রাইল আমার কাছে এসেছে আল্লাহ পক্ষ থেকে আসছে মোহাল্লা থেকে তোমাকে আমার আল্লাহ স্বয়ং নিজেই সালাম জানিয়েছে আরো জোরে সুবাহান আল্লাহ নবীর শত্রু কাবিরাসা ইহুদিদের সর্দার হত্যা করেছে দামি কে সম্মানের বানিয়েছেন কে চোখের পানি করে ছেড়ে আমার নবীকে আমার জন্য দোয়া করেন নবী বলেন তাহলে তুমি কান্না করো কেন কান্না করার তো কোনো প্রয়োজন নাই তুমি তো খুশি হওয়ার কথা আল্লাহ নিজেই তোমাকে সালাম জানিয়েছে ইবনে বলে আমি খুশিতে ওই দেয়াল থেকে পড়ে যাওয়ার সময় আমার পাটা ভেঙে গিয়েছে এই জন্য ওই ব্যথা সহ্য করতে পারি না এই এজন্য একটু দুঃখ বাড়া পরিপূর্ণ মন নিয়া একটু চোখ দিয়ে পানি চলে আসছে তবে হ্যাঁ আমার সুখটা অনেক বড় সুখটা অনেক বড় নবী বলে কোনো অসুবিধা নাই আমি নবীর সামনে তুমি পাটা বাড়ায়া দাও নবীর মুখ থেকে এক দুই ফুটা লালা মুবারক নিয়ে নিয়া পা মুবারকের মধ্যে লাগা দেয় জানা দেয় বলে আমি আমার চলা অবস্থায় আমার সুস্থ পা আমি যেমনি চলাফেরা করেছি নবিতা লালা মুবারক আমার ব্যথা তো দূরের কথা আমার আগের সুস্থ পায়ের থেকেও আমার কাছে আরো বেশি সুস্থ মনে হয়েছে আরো জোরে সুবাহ আরো জোরে আল্লাহ আকবর নবী লালা মুবারকের দাম বাড়িয়েছেন কে নবীর হাতের দাম বাড়িয়েছেন কে নবীর পুরা বডি মুবারকের দাম বাড়িয়েছেন কে বরকতময় লালা মুবারক নিয়ে লাগাইতে দেরি বলে আমার পা আগের থেকে আরো বেশি সুস্থ হয়ে গেছে কি বোঝা যায় ঘটনাটা এমনি বলি নাই বড় ইস্কের সুর সেকেন্ড হলো একটা মানুষ কত বড় কাজ করেছে করার পরেও কিন্তু মানুষকে দেখানোর জন্য না সাহাবাই কেরামদেরকে আইসা বলতে পারতেন যে আমি তো কাবিবনে আশ্রাদকে হত্যা করছি তোমরা কি পারছ আমি করছি আমি নবী অনেক কাছের হয়ে যাব। আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম জানাবে এই কথা বলে না এই জন্যই তো রিয়া মুক্ত আমল করার কারণে স্বয়ং আমার আল্লাহ তাকে সালাম জানিয়ে দিয়েছে এজন্য রিয়া করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে দুনিয়াতে মানুষ তো এখন নামাজ পড়ে যায় রোজা রাখে তাহার জুস যাই পড়ে ইশরাক যাই পড়ে আলুয়াবিন যাই পড়ে হজ দুই তিনবার চারবার যাই করছে এখন হজ করে আসার পরে দুইবার তিনবার হজ করছে চা দোকানে নতুন বেয়াই নতুন তালুই এদেরকে কেমনে বলবে দেখেন কতটুকু রিয়া মানুষের অন্তরে ঢুকেছে তখন বাসায় একটা মেহমান আসছে নতুন বেয়াই নতুন তালুই বা তার শ্বশুর বাড়ির নতুন কোনো মেহমান আসছে তখন পরিবারের মহিলাদেরকে ডাক দিয়া বলে এ মহিলারা আমি তৃতীয়বার হজে গিয়া যেই কাপটি আনছি ওই কাপটি দিয়া চা দিও বলে কি বলে না কি বুঝাই দিল যে আমি তিনবার হজ করছি তৃতীয়বার হজে গিয়া যে কাপ আনছি ওই কাপ দিয়া চা দিও হায় হায় হায় আমাদের হজ আমাদের তাহাজ আমাদের ইসরা আমাদের আবুয়াবি আমাদের আমল আমলগুলো আল্লাহ দরবার পর্যন্ত কেন পৌঁছে না রিয়া মানুষকে দেখান মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে রোজাদার বলবে মানুষ আমাকে নেক আমলওয়ালা বলবে অথচ না না মানুষকে দেখানোর জন্য তো নামাজ হবে না আল্লাহ তো নবীকে অব্বার দেয় ফসল্লি আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আপনি আপনার রবের জন্য কোরবানি করেন আল্লাহ নবীকে অর্ডার দেয় তাহলে কি বোঝা যায় নবীকে আদেশ দেওয়ার মাধ্যমে গোটা পৃথিবীর প্রত্যেকটা বান্দার জন্য শিক্ষা হলো নামাজ হবে কার জন্য জোরে পড়েন আল্লাহ আকবার পরিপূর্ণভাবেই অন্য কোরবানি হবে কার জন্য আয়াত আছে না হিন্না সদাতি বা নুসুকি ওমা ইয়া ওমা মাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌ সব কিছু হবে একজনের জন্য তার নাম আরো জোরে বলেন আমরা আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্যই রোজা রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্যই কারোর সাথে বন্ধুত্ব করব। আল্লাহ সন্তুষ্টির জন্যই কারোর সাথে শত্রুতা করব। আল্লাহ সন্তুষ্টির জন্যই সর্বাবস্থায় প্রত্যেকটা এক আমল করব। আর এই চিন্তা অন্তরের মধ্যে থাকবে যদি আমি নবীকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে আমি যদি নবীকে ভালোবাসি নবীর অ্যাস্ক যদি আমার অন্তরে থাকে আমি জিন্দিগির সব গুণাগুলোকে মাফ করতে পারবো আমি যদি নবীর এত্তেবা করি তাহলে আমার উদ্দেশ্য থাকবে একটা যে নবীর এত্তেবা আমি করি কিসের জন্য মানুষ আমাকে সুন্নি বলবে না না না না এটা করা যাবে না মানুষ আমাকে সুন্নি বললে বলুক আশেক বললে বলুক না বললে নাই আমি চাই আমি আমার আল্লাহর কুদরতি চোখে আমার নবীর একজন খাঁটি তাবে নবীর খাঁটি একজন অনুসারী হতে ঠিক ঠিক না মানুষ বলবে মুসলমান মানুষ বলবে নামাজি মানুষ বলবে নবীর অনেক বড় একজন প্রেমী না মানুষের কথা দ্বারা কোনো কিচ্ছু হবে না বরং মুখে দাবি করে কোনো লাভ নাই অনেকে তো মুখে মুখে দাবি করে অথচ আবার দাবি করে সুন্না অনুযায়ী নিজের জেন্দিগিটাকে পরিচালনা করতে পারে না দাড়িটাকে লম্বা করে না জুব্বাটাকে লম্বা করতে পারে না পেশাক করে না জেন্দিগিতেও নবী কোনো সুন্নতের আমল করতে পারে নাই আবার মুখে মুখে দাবি করে আমি আশেখর রসুল এলাকায় সমাজে সোসাইটিতে আসে না নাই নবীর সাফায়াতে শুধু আমার কামনা নবীর সাফায়াতে শুধু আমার বাসনা নবীর সাফায়াতে শুধু আমার কামনা নবীর সাফায়াতে শুধু আমার বাসনা বিশ্ব নবীর উম্মতাম ক্ষেত্রে আমরাই সেরা বিশ্ব নবীর উম্মত আমরা গুনার ক্ষেত্রে আমরাই সেরা মাফ করে দাওকে প্রভু নবীর হসিনা মাফ করে দাও হে প্রভু নবীর হুসিলা নবীর সাফায়াত শুধু আমার কামনা নবীর সাফায়াত শুধু আমার বাসনা মুখে বলি আমরা শুনি আমল করি না একটু খানি ঠিক না করি না একটুখানি আজকে থেকে ওয়াদা করলাম সুন্নত সারব না আজকে থেকে ওয়াদা করলাম সুন্নত সারব না নবীর সাফায়াতে শুধু আমার কামনা নবীর সাফায়াতে শুধু আমার বাসনা নবীর সাফায়াত শুধু আমার কামনা নবীর সাফায়াত শুধু আমার বাসনা আল্লাহ বক্তা শ্রোতা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন করুন আমি আমিন